সকাল সকাল যখন আমি এত রোমান্টিক না যে আমি এখানে বসবো ঠিক আছে দেখবো না মানে ঠিকই ভিডিওটা রাখবে আর রাখার সাথে সাথে বসে গেছে না আমি আমি এতটাও রোমান্টিক ওই ছবিটা আপলোড হবে না মানজি আপু যেটা এই যে ভিডিওটা রাখার পর যেটা আমি কি আনরোমান্টিক বুঝতে এটা থ্যাঙ্কস ফর দিস টাইটেল আরে হোয়াইট মোডে দেখাইলাম আমাকে বুঝা এটা বলে দিল ভাই same same same same baby তুমি কি উড়াচ্ছ ড্রোন ড্রোন তোমার ড্রোন একটু নিচে নামো তো দেখি তো তোমার ড্রোন এই যে নিচে wow hi hi hi three two one go action bye bye বাবু টাকা হ্যাঁ বাবু টাকা কি করছিস বাবু টাকার ওয়াও কন্দু যখন ফটোগ্রাফার আমি যখন ভিডিওগ্রাফার কি দেখলি মামা কি মামা সাগর কি মামা ওরে রে তুই কি খাবি বল আমি ওটাই খাম ওটাই খাবো ভাই এন্ড লুকসটা যা লাগতেছে না এন্ড uh, পুরো কার মতো মাই ব্র্যান্ড পুরো কার মতো জানো জুয়েলারি অ্যান্ড কম্বিনেশনটা একটা অসাধারণ কার্বন অ্যান্ড পার্পল পার্পল না এটা কিন্তু সেভেন কালার্স এক এক দিকে এক এক কালার্স মারে অ্যান্ড টু হান্ড্রেডের রিমসে টায়ারটা লাগতেছে একের উড়াই ব্যাডেস সরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নাইস প্র্যাকটিসে আসিয়া প্র্যাকটিসে আসি আমি আর তোমরা করো চিলিং হ্যাঁ মানজিয়া হোয়াটসঅ্যাপ <laughs> শীত করতেছে শীত করতেছে আমি <laughs> দিব ফোকাসটা কি আব্বা ও ইয়েস সো এভাবে আমি আবার ভ্লগও করতে পারি সুন্দর লাগতেছে না জানান তো তো তাই একটু আর কি চোখটা এলোমেলো লাগতেছে আজকে একটা ভ্লগ করার পরে আমরা আরেকটা ভ্লগ করতেছি এখন অনেক কারেন্ট হয়ে গেছে আবার আমার কিছু করার নেই ভাই আমি রিসেন্টলি দেখতেছি তোমার আশেপাশে যে কয়েকজন থাকে একজন কিরে মামা আমি তো হাঁটতে পারতেছি না গার্ডস গুডস নিয়ে একটু পরে একটা লাইভে যাবো আমরা এখানে প্র্যাকটিস করবো কার সাগর দেই মামা কিসে ফলাই দে ময়লা ময়লা ফলাই দে আচ্ছা, এই নিয়ে ডাইরেক্ট খেতে এটা কি আসি আবার কিরে ভাই ওরে কি কথা করে আমারে তোরে হ্যাঁ, বুঝলাম না সেটিং এ যাচ্ছে তোর কোনো উদ্দেশ্য আছে না না কিছু মুঝে হ্যাঁ? পাতা রে আল্লাহ মুঝে জানা হে কিরে so thanks for watching this video আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাভ ফান